তবে কষ্ট করা নিজে আর জিভাত তাই নিজে আর জিভাত তাই মনের আনন্দে তাহলে তুই থাকিস কন্যাম ওই তিন মাসের জন্যে ওই কলিকাতা যাচ্ছ তুই যাতে মুখ ভুলি না যাস মুখ ভুলি না যাস ভয় লাগেছে কাজল তুই ভুলি যাব নাকি তিন মাসের জন্যে যাব ওই কলকাতা আপনি হারিয়ে করবেন আপনার লোক খুঁজছে শিশু মন্ডল হাসপুকুর কৃষিমণ্ডল হাঁসপুকুর এখানে আসবেন না মুই যাও রেখা চলে গেল মুই এখন কলিকাতা যাও তিন মাসের জন্য মুই যাচ্ছ না না দেরি করলে আর হইবে না সেটা হচ্ছে এই চেয়ারম্যান তুই পামন হয়া স্বর্গের চাঁদ ধরিবার গেছি এত বড় তো রাজপর্দা ওই আড়াল থেকে সবে দেখিনু সবে দেখিনু দেখা সবে দেখিনু তুই এই প্রেম টাকা বর শয়তানি বর তুই গরিবের পারিস না রেখা করিবার সার জাগিছে না গরিব হয়া ওই স্বর্গের ধরিবার তুই যদি বাঁচিবার চাহিস তাহলে আজই তুই বাড়ি ছাড়ি ভিটা থেকে চলে যাব তুই আর তোর মাও ঠিক আছে তোর মামা আসবে না রেখা কেউ বাঁচবার আসবে না বাড়ি থেকে চলে তোর মামা যেই তুই চলে আর শোনে রেখা শোন এই যে তোর বাড়ি থেকে বাহির করে দিব আর জীবনে এই ঠিকানা আসিয়া পৌঁছাবো না আর শোন কথা যদি কাজলের সঙ্গে কোনোদিন দেখা হয়